আমার বাড়ি খুঁজে পাচ্ছি না কেন কে রে কে রে কে রে এদিক ওদিক ঘোরাঘুরি করছিস কেন কত নম্বরে আছিস তুই হ্যাঁ টিকিট আছে আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি সিনেমা হলে ঢুকেছি নাকি যে টিকিট চাইছি আমাকে দেখে কি সিনেমার ব্ল্যাক অ্যান্ড মনে হচ্ছে তো না ব্ল্যাক অ্যান্ড না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি এটা দেখে মনে হচ্ছে উকিল রে মারা টিকিট বার কর টিকিট বার কর কিসের টিকিট বার করব আমি দেখুন মটকা গরম করবে আমি দু নম্বর সিট উপস্থিত আমার বাড়ি খুঁজতে খুঁজে সমস্ত জোকারদের সঙ্গে দেখা হচ্ছে দেখুন অনেক কষ্টে ম্যানেজ করেছি বিপদে টিনে পাড়ায় সব পাচ্ছি বাড়ি পাচ্ছি হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যা ওদিকে যা কোন দিকে যাবো এদের কাছে গিয়ে দাঁড়া আমি তো টিকিট দেখতে যা যা ওখানে গেলে বাড়ি পাবো থ্যাংক ইউ আরে ওখানে গিয়ে দাঁড়া আমি আসছি টিকিট দেখতে হলো কি করে বলছি যে আপনার এক মিনিট এক মিনিট ট্রেন আমরা ঢুকছে দেখো দেখো সুইচ অফ করে রেখে দিয়েছে বলছি যে আপনার হ্যালো করা হয়ে গেলে আমায় একটু দেবেন আমি একটু হ্যালো করবো হ্যাঁ, কে কে বাবা আমি আমার এলাকা চিনতে পারছি না একটু ট্রাফিক পুলিশকে ফোন করে জিজ্ঞেস করব কাকু কাকু দু নম্বর বোস কোথায় হ্যাঁ, হ্যাঁ।, হ্যাঁ আমার ব্যাগ হারিয়ে গেছে আমার মাথা গরম হয়ে হ্যাঁ আমি যে কোনো সময় ভালো হয়ে যেতে পারি বাবা যে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আরে আমি অন্য একজনকে আমি ব্যাগটা রেখে জল আনতে গিয়েছিলাম মাথা ঢুকেছে ওরে বাবা মাথা পুরো শিয়ালদা সাবয়ে যা দেবেন হুকুত করে ঢুকে যাবে বলে যা ওরে তো তারপরেই তো ট্রেনটা ছেড়ে দিল ওই দেখো ওই আমার ট্রেনের গল্প এই সারাদিন ধরে ট্রেন ধরাধরি চলছে আমি তো ট্রেন ধরিয়ে বেড়াই লোককে এই তো একজনকে ট্রেন ধরিয়ে দিলাম আপনাকেও ধরিয়ে দেবো ভাইজি বলুন কোন ট্রেন ধরবে আমি বলি হ্যাঁ, আমি আপনি আমি এই যে ট্রেনে রয়েছি ট্রেনে ভদ্রলোকের ছেলে মনে হচ্ছে এত মদ কেউ খায় কত পেট মদ খেয়েছেন আপনি বলুন শুধু কন্টেন ধরবেন সেই জন্য নিয়ে আচ্ছা, আছে শুধু ঘুমো অনুগ্রহ করে শুনবেন দাও new Jalpaiguri Digha via Howrah Paharia express এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে कृपया ध्यान दें दाउ न्यू जलपाईगुड़ी दीघा भाया हावड़ा ওয়ান এটা আমার সিট দেখি ভাই একটু সাইড দিন তো কি গো কি বলছে এটা নাকি ওনার সিট ওনার সিট দেখি ভাই টিকিটটা দেখি ভাই আরে ভাই এটা তো আপ ট্রেনের টিকিট আপনি ভুল করে ডাউনে উঠে পড়েছেন আমরা সপরিবারে শিলিগুড়ি থেকে ফিরছি সরি